পরিমাণ মতো চিকেনটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা দিয়ে হাই ফ্লেমে সমস্ত সবজির সাথে দুই থেকে তিন মিনিটের জন্য ভাজবো গোলমরিচ গুঁড়ো দেব হাফ চামচের থেকে একটু কম নুন দেব স্বাদ মতো আবারও আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক কাপ জল এবার চিকেনটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে তো দেখো আমাদের সমস্ত সবজি চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে নামানোর আগে আমি একটু বাটার অ্যাড করছি আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি এর আগেও কিন্তু আমি শেয়ার করেছি কিভাবে প্রেশার কুকারে চিকেন স্টু বানায় তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করো ট্রাই করো এটাকে হালকা সাদা গরম ভাত অথবা ব্রাউন ব্রেডের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে